الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ رسله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله عليه كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ আল্লাহ দম্ব দমজি করবো গো আল্লাহ আল্লাহ দম্ব দমজি করবো গো ফলকুনি হাওয়া দরিয়া দেবু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ দম্ব দমজি করবো গো আল্লাহ আল্লাহ দম্ব দমজি করবো গো فاذكروني حوي يا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله الله كامل را الله الله كامل را अल्लाह अल्लाह आशिकन रा जिंदगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह माशुकों का जो निशाना सब तुम्हारा पास है माशुकों का जो निशाना सब तुम्हारा पास है इसलिए आशिक हुआ मैं तू मेरा माशूक है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह পাক রাবুল আলমিনের মেহরবানি আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা দামি জায়গা আল্লাহ পাক রাবুল আলমিনের নিকট পছন্দের জায়গা মসজিদ এই মসজিদের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আজকে জুমার দিন হাদিস শরীফের মধ্যে আসছে জুমার দিন হলো ঈদের দিন إن هذا يوم جعله الله لكم عيدا এই দিনকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈদের দিন বানিয়েছেন আমাদের জন্য ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম সমস্ত দিনের সর্দার হল এই দিন জুমার দিন যেদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সাল্লামকে সৃষ্টি করেছিলেন জুমার দিন এই জুমার দিন আল্লাহ পাক রাব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আর এই জুমার দিনই হজরত আদম আলাই ইসলামের ইন্তেকাল হয়েছিল এই জুমার দিনকে সমস্ত মাহলুক বয় করে কেন বয় করে কারণ এই জুমার দিন কেয়ামত হবে আল্লাহ পাক রাব্বুল আলমিনের নিকট এই দিন অনেক দামি এমনকি ঈদুল আজহা এবং ঈদুল ফিতর কোরবানির ঈদ এবং রোজার ঈদের দিনের চেয়েও আল্লাহ পাক রাব্বুল আলমিনের নিকট জুমার দিনের মর্যাদা বেশি হাজির শরীফের মধ্যে আসতে এই জুমার দিন দিনের একটি মোস্তাব আমল হল জুমার নামাজের জন্য গোসল করা আদি শরীফের মধ্যে আসছে যে জুমার দিন যদি কেউ গোসল করে তাহলে চুলের গুড়ার মধ্যেও যদি গুণা থাকে তাহলে ওই গুণাও জমে পড়ে যায় এই জুমার দিনের অনেক অনেক ফজিলত আছে আমরা অনেক ফজিলত জানি সংক্ষিপ্তভাবে জিজ্ঞাসা করলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আল্লাহ তাআলাই আমাদের মালিক আল্লাহ তাআলাই আমাদের খালিক আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য আল্লাহ তালাকে চেনার জন্য আল্লাহ তাআলাকে জানার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্দেগী করার জন্যই আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের বন্দেগী আমি কিভাবে করব কোন পদ্ধতিতে করব কোন তরিকায় করব ওই তরিকা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমের নবী রাসুল পাঠিয়েছেন আমাদের নবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদের জন্য হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের আদর্শ অনুসরণে আল্লাহ তালার বন্দেগী করতে হবে আল্লাহ তালার বন্দেগী কীভাবে করবো ওই পদ্ধতি আমাদের নবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন রাজিউবিল্লাহ রব্বান মোহাম্মদ রাসুল নবীল ইসলামী দিনা যে আমি সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলমিনকে রব হিসাবে পেয়ে রব হিসাবে পেয়ে আল্লাহ তালাকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট এবং হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে রাসুল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট এবং ইসলামকে আমার ধর্ম হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট মুসলমান হিসাবে আমাদের সন্তুষ্ট থাকতে হবে রাজি খুশি থাকতে হবে আল্লাহ পাক রাব্বুল আলমিনের উপর রব হিসাবে আল্লাহ তালার উপর রাসুল হিসাবে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর এবং ধর্ম হিসাবে ইসলামের উপর ইন্দিনা ইসলাম একমাত্র ইসলাম ধর্মই আল্লাহ পাক রাব্বুল আলমিনের নিকট গ্রহণযোগ্য ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين কেউ যদি ইসলাম ভিন্ন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে তালাশ করে তা আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে গ্রহণ হবে না এবং সে আখারাতে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ জাহান নামে হবে আল্লাপাক রাব্বুল আলমিন যেমনিভাবে আল্লাহ তালার বন্দেগি শিখানোর জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন নবী রাসুল পাঠিয়েছেন তেমনিভাবে অনেক আসমানি কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন একশো চারখানা আসমানি কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন আমরা জানি এর মধ্যে পঞ্চাশটি হজরত শেষ আলাই সালামের উপর ত্রিশটি হজরত ইদরিস আলাই সালামের উপর দশটি হজরত ইব্রাহিম আলাই সালামের উপর আর তাওরাত নাজিলের পূর্বে আরও দশটি হজরত মুসা আলাই সালামের উপর এই একশো তারপর হজরত মুসা আলাই সাল্লামের উপর তাওরাত বড় বড় কিতাব তাওরাত জবর ইঞ্জিল কোরআন শরীফ হজরত ইসা আলাই সাল্লামের উপর ইঞ্জিল হজরত দাউদ আলাই সাল্লামের উপর জবুর আর আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী খাতামুল নবীন ইমামুল মুতাকিম ইমামুল মুরসালিম হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আল্লাহ পাক রাব্বুল আলমী নাজির করেছে এই কিতাবগুলাকে বলা হয় কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর নবী রাসুলগণকে বলা হয় রিজাল উল্লাহ আল্লাহর পক্ষ থেকে যাদেরকে বাছাই করা হয়েছে মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রাব্দুল আলমিন বিশেষভাবে বাছাই করেছেন কিছু সংখ্যক মানুষকে যাদেরকে নবী বলা হয় সমস্ত নবীর রাসুলগণের উপর ইমান আনতে হবে সবাই সত্য ছিলেন কিন্তু শরীয়তের বিধিবিধান মানব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেমন পর্যন্ত এই বিধানই চলবে হাজির শরীফের মধ্যে হজরত রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যদি হজরত মুসা আলাইসাল্লাম এখন থাকতেন আমি নবীর যুগে তাহলে হজরত মুসা আলাইসাল্লামকেও আমার শরীয়ত অনুসরণ করতে হতো এছাড়া ওনার কোনো উপায় ছিল না হজরত মুসা আলাইসাল্লামকে আমার শরীয়তেই চলতে হতো যাই হোক ইমানের বিষয়বস্তু আছে অনেক আমরা জানি আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাবত করেছি নিয়াদ সম্পর্কে হজরত উমর আজি আল্লাহ তালু থেকে বর্ণিত ইন্নামাল আমাল নিয়াত সমস্ত আমলের সোয়াব নির্ভর করে নিয়তের উপর নেক আমলের সোয়াব নির্ভর করে নিয়তের উপর আমি যেভাবে নিয়ত করব সেভাবেই আমি সোয়াব পাবো ফামান কানাত হিজরাতুহু ইলা আল্লাহ হিজরতের উদাহরণ দিয়েছেন শুধুমাত্র হিজরতের সাথে এটা খাস নয় বরং যে কোনো নেকামল আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য সন্তুষ্টির জন্য যদি আমি করি তাহলে এটা আমি সব পাবো মামান কান হিজরাত রাসুলিহি বা হিজরাত রাসুলিহি কেউ যদি হিজরত করে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে তার হিজরত এটা এই এই হিজরতের দ্বারা সে সোয়াব পাবে এটা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্যই হলো ওমান তার হিজরত হইলা দুনিয়া ইউসিবুহা যদি সে দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করে তাহলে সে দুনিয়া পেল সোয়াব পেল না আউল রাহাতিন ইয়াতাজাওয়াজুহা হইলা মা অথবা যদি সে কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে তার হিজরত ওই উদ্দেশ্যেই হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য হলো না যখন আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা হলো মদিনায় হিজরত করার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে হুকুম করা হলো হজুর সাল্লাহ আলি সাল্লাম এবং অনেক সাহাবাই কারাম হিজরত করে চলে গেলেন মক্কা থেকে মদিনায় এক ব্যক্তি মদিনায় একজন মহিলাকে বিবাহ করার প্রস্তাব পাঠালো মহিলা বলল তুমি যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসো তাহলে বিবাহ হতে পারে ওই ব্যক্তি হিজরত করে মদিনায় চলে আসলো ওই মহিলাকে বিবাহ করলো ওই মহিলার নাম ছিল উম্মে কায়াস এজন্য ওই ব্যক্তির নাম মুহাজির উম্মে কায়াস হিসাবে প্রসিদ্ধ হয়ে গেল যে সে উম্মে কায়াসের জন্য হিজরত করেছে এজন্য হজুর সাল্লাহ আলিয়া সাল্লাম আদিস শরীফের মধ্যে এরশাদ করতেছেন কেউ যদি কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে তাহলে তার হিজরত ওই উদ্দেশ্যেই হবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য হবে না এজন্যই নেক আমল যে কোনো নেক আমল করার শুরুতে আমার নিয়তকে আমি দেখব যে আমি কার জন্য করতেছি আমার জন্য মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য উদ্দেশ্য কি যে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কিনা যদি আল্লাহ পাক রাব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য আমি ন্যাক আমল করি আমার নিয়তকে বিশুদ্ধ করি তাহলে এর দ্বারা আমি সব পাবো আর একই আমল আমি একটা আমল করব আর নিয়ত যদি দশটা করি তাহলে দশটা সব পাবো কাজ একটি আমল একটি কিন্তু সোয়াব অনেক গুণ বেড়ে যায় নিয়তের দ্বারা আর আমরা জানি যে কোনো নেক আমলের নিয়ত করার সাথে সাথে একটা নেকি আল্লাহ তালা আমাকে দিয়ে দেন যে কোনো ন্যাক আমলের নিয়োগ করার সাথে সাথে একটি নাকি আমল নামায় লেখা হয়ে যায় আর ওই আমল করার পরে দশ গুণ সব আমরা তারা দান করে তাহলে ন্যাক আমলের নিয়োগ করা আর ন্যাক আমল করা প্রথম হলো ন্যাক আমলের আমি নিয়োগ করলাম যে আমি অমুক ন্যাক আমল করব সাথে সাথে একটা সোয়াব আল্লাহ পাক রাব্বুল আলমিন আমার আমল নামায় লিখে দিলেন এক গুণ আর যখন আমি নেক আমলটা পরিপূর্ণ করলাম তখন আমার আমল নামায় পুরা দশ গুণ সোয়াব আল্লাহ তালা দিয়ে উদাহরণস্বরূপ কিতাবের মধ্যে আনছেন উদাহরণ যে আমি দান সদকা করতাম করব একজন গরিবকে মনে করুন আমার কোনো আত্মীয় নিকট আত্মীয় দরিদ্র গরিব আমি যদি নিয়োগ করি যে একজন গরিবের সাহায্য করা জরুরি একজন গরিবকে সহযোগিতা করার জন্য আমি দান করলাম তাকে দান করলাম তাহলে আমি একটি নিয়োগ করার কারণে আমি একটি সব পেলাম আর সে আমার আত্মীয় ছিল এই জন্য আমি যদি এই নিয়োগ করি যে যদি গরিবকে সাহায্য করে তাহলে তো সোয়াবেরটা পাবই আর যেহেতু সে আমার আত্মীয় তাহলে আত্মীয়তার সম্পর্ক বোঝায় হবে তাহলে দুইটা সোয়াব একটা হলো গরিবকে সাহায্য করার সোয়াব আর একটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সোয়াব তাহলে একই আমল কাজ করলাম একটি সোয়াব হয়ে গেল দুইটি কিসের কারণে নিয়তের কারণে মসজিদে আসা একটি কাজ একটি আমল আমি ঘর থেকে বের হয়ে মসজিদে যাব একটি আমল এই এক আমলের মধ্যে কি পরিমাণ নিয়ত করা যায় কিতাবের মধ্যে আনছেন যে আমি যদি নিয়ত করি ঘর থেকে বের হওয়ার সময় যে আমি মসজিদে যাব মসজিদ হল আল্লাহ তালার ঘর আল মাসাজিদ বুয়ুতুল্লাহি ফিল আরদি তুদিউ লিআহলি সামাই কামা নজুম সামাই আসমান মসজিদ হলো আল্লাহ তালার গড় জমিনের মধ্যে মসজিদ হলো আল্লাহ তালার গড় এই মসজিদ সমূহ আসমানবাসীদের কাছে এইরকম চমকাইতে থাকে জলমল করতে থাকে যেমনিভাবে দুনিয়াবাসীর কাছে আসমানের নক্ষত্রগুলি চমকাইতে থাকে আসমানের নক্ষত্র তারকারাজিরা যেরকম আমরা দুনিয়ার জমিন থেকে দেখতে পাই জলমল করতেছে আসমানবাসী ফেরেস্তারা দুনিয়ার বুকে যত মসজিদ আছে সমস্ত মসজিদকে ওই রকম জলমল করতে থাকে আমি নিয়োগ করলাম ঘর থেকে বের হওয়ার সময় যে মসজিদ হলো আল্লাহ তালার ঘর আল্লাহ হলেন মালিক আমি যদি মসজিদে যাই তাহলে যেন যেন আমি আল্লাহ সাক্ষাতে যাচ্ছি আমি আল্লাহর ঘরে যাচ্ছি আমি আল্লাহর মেহমান আর ঘরের মালিকরা মেহমানের মেহমানদারি করে তাহলে আমিও আশাবাদী যে আল্লাহ তালা আমার মেহমানদারি করবে এই আশায় আমি ঘর থেকে বের হলাম একটা নিয়োগ করলাম একটা সোয়াব নিয়ত করলাম আমি যদি মসজিদে যাই নামাজের উদ্দেশ্যে তাহলে আমি প্রতিটি কদম ফেলবো প্রতিটি কদম ফেলার সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাকে এক একটি কদমের বিনিময়ে এক এক একটি নেকি দিয়ে দিবেন এক একটি গুণা মাফ হবে আমার কদমে কদমে নেকি হবে কদমে কদমে গুণা মাফ হবে এই নিয়তে আমি মসজিদে যাচ্ছি আরেকটি সব আমি নিয়োগ করলাম মসজিদে যদি হাদিস শরীফের মধ্যে আসছে যদি আমি মসজিদে অজুর সাথে বের হই মসজিদের উদ্দেশ্যে অজু করে তাহলে হজ এবং ওমরার সোয়াব পাওয়া যাবে তাহলে এই নিয়ত আমি বের হলাম মসজিদের উদ্দেশ্যে আরেকটি সোয়াব আমি নিয়ত করলাম মসজিদে যখন আমি যাব মসজিদে প্রবেশ করব সুন্নত তরিকায় রসুলের উপর সালাম এবং সালাদ পেশ করব বিসমিল্লা পড়ব বিসমিল্লাহ সালাম আলা রাসুলিল্লাহ এই দোয়া পড়ব আল্লাহ মাফতাহলিয়া বুয়া বা রাহমাতিকা এই দোয়া করব সুন্নতের উপর আমল করব। আমি এখনো আমল করি নাই নিয়োগ করছি যে আমি সুন্নতের আমল করব। বাম পা বাম পায়ের জুতা প্রথমে খুলবো খুলে বাম পায়ের উপর রাখবো জুতা পা বাম জুতার জুতার উপর বাম পা রাখবো তারপর ডান পায়ের জুতা খুলে ডান পা মসজিদে প্রবেশ করব। ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব সুন্নতের উপর আমল করবো আবার বের হওয়ার সময় আবার এরকমভাবে দোয়া করবো বিসমিল্লাহ মিন এরকম পাম্পা দিয়ে মসজিদ থেকে বের হব এই সুন্নতের উপর আমি আমল করার নিয়ত করলাম এই নিয়তে বের হলাম তাহলে নিয়ত করার সাথে সাথে সব পেয়ে গেলাম একটা আমি নিয়ত করলাম মসজিদে যদি আমি যাই অজুর সাথে যদি মসজিদে যতক্ষণ আমি বসে থাকবো ততক্ষণ হাজির শরীফের মধ্যে আসছে যে ফেরেস্তারা আমার জন্য রহমত এবং মাফেরাতের দোয়া করতে থাকবে যতক্ষণ বসে থাকবো আমি ততক্ষণ ফেরেস্তারা কি করবেন আমার জন্য রহমত এবং মাফরাতের দোয়া করতে থাকবেন তাহলে আমি ওই ফেরেস্তার রহমত এবং মাফরাতের দোয়া পাওয়ার জন্য মসজিদে যাব এই নিয়তে বের হলাম তাহলে সব বেড়ে গেল আরেকটা সব আমি নিয়ত করলাম মসজিদে আমি যতক্ষণ নামাজের অপেক্ষায় বসে থাকবো ততক্ষণ আমি নামাজের সব পাবো সব আরেকটা বাড়লো আমি নিয়ত করলাম রাস্তাঘাট বাজারে অঙ্গ প্রত্যঙ্গ অনেক গুনার কাজে চোখ না গুনার মধ্যে পড়ে যেতে পারে গ্রেফতার হয়ে যেতে পারে আমি যদি মসজিদে চলে যাই তাহলে গুনা থেকে বেঁচে যাব তাহলে মসজিদে গেলাম আমি গুনা থেকে বাঁচার নিয়তে গেলাম আর একটা সব পেলাম আমি এতে কাপের নিয়তে যদি মসজিদে থাকবো যতক্ষণ আমি মসজিদে বসে থাকবো এতে কাপের নিয়তে থাকবো মসজিদে থাকবো এতে কাপের নিয়তে থাকবো তাহলে আর একটা সব আমি নিয়োগ করলাম মসজিদে যাওয়ার পরে মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ হবে তাদেরকে আমি সালাম এবং রহমতের দোয়া করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকতের দোয়া করবো বরাকাত এরকমভাবে দোয়া করব মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ হলে তাহলে আরেকটা সালাম আমি এখন আমল করি নাই শুধু নিয়তের কারণে মনে করুন আমি এখন আমল করি নাই শুধু নিয়ত করছি যে আমি আমল করব নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রাব্বুল একটা সব দিয়ে দিবেন আমি নিয়োগ করলাম যে গড়ের মধ্যে অনেক জামেলা অনেক সময় এবাদত বন্দেকে মন দিয়ে করা যায় না মনোযোগ সহকারে মিনানের সাথে আল্লাহ তালার জিকির আজকার তেলাওয়া তসবিহার এগুলো করা যায় না আমি মসজিদে চলে যাই আমি মিনানের সাথে নিশ্চিন্ত মনে আল্লাহ পাক রাব্বুল আলমিনের বন্দেগি করব। এই নিয়তে আমি ঘর থেকে বের হলাম তাহলে আলাদা সোয়াব এক আমল এক কাজ শুধু ঘর থেকে মসজিদে আসা এক আমল যদি আমি একটা নিয়োগ করি তাহলে এক সোয়াব দশটা নিয়োগ করলে দশ সুয়া মানে যত বেশি নিয়ত করবে একই আমলের মধ্যে অনেক নিয়ত অন্তর্ভুক্ত করা যায় যেমনিভাবে সুগন্ধি ব্যবহার করা কেউ মনে করলো সুগন্ধি ব্যবহার করা আতর ব্যবহার করা আমার ভালো লাগে এই জন্য ব্যবহার করি সে নিয়ত করলো যে আমার ভালো লাগার জন্য আমি নিয়ত করলাম কোনো সব নাই শুধু তার নিজের ভালো লাগার জন্য ব্যবহার করলো কিন্তু যদি আমি নিয়ত করি যে হজরত রাসুল কারিম সাল্লাহ আলাইসাল্লাম সুগন্ধি পছন্দ করতেন আতর পছন্দ করতেন সুন্নত হিসাবে আমি ব্যবহার করব সাথে সাথে সব আমি নিয়োগ করলাম আমি সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাব মসজিদের সম্মান হবে দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া মসজিদের হবে হাজির শরীফের মধ্যে আসছে কাঁচা পেঁয়াজ খেয়ে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ মুখে নিয়ে যেন মসজিদে মসজিদে প্রবেশ না করি নিষেধ আসছে আমি যদি সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাই তাহলে মসজিদের মসজিদের তাজিম হবে নিয়োগ করলাম আলাদা সব আমি নিয়োগ করলাম আমি সুগন্ধি ব্যবহার করে বসে থাক বসলাম আমার পাশে যে ভাই বসবে সে ভাই সুগন্ধি পেয়ে তার মন খুশ হয়ে যায় তাহলে একজন ভাইয়ের মনকে খুশি করার সোয়াব আলাদা পেলাম আমি নিয়োগ করলাম সুগন্ধি ব্যবহার করলে মস্তিষ্ক সতেজ হয় ব্রেন সতেজ হয় এর দ্বারা দিনই কথা আলোচনা শোনা আলোচনাগুলো ব্রেন ভালো করে ক্যাচ করতে পারে মস্তিষ্কের মধ্যে ভালোভাবে দিনী কথা প্রবেশ করবে এই জন্য আমি সুগন্ধি ব্যবহার করলাম আলাদা সোয়াব এইরকমভাবে এক আমল করার করব কিন্তু নিয়তের কারণে অনেক সব হয়ে যেতে পারে একই আমল নিয়তের কারণে অনেক বেশি সব হয়ে যেতে পারে এই জন্যই প্রথমে আমরা যে কোনো ন্যায় আমল করব প্রথমে আমার নিয়তকে যাচাই করব যে আমি কিসের জন্য কাজ করতেছি কি উদ্দেশ্য আমি দিনই কথা বলতেছি কি উদ্দেশ্য আমি মসজিদে যাচ্ছি কি উদ্দেশ্য আমি নামাজ পড়তেছি কি উদ্দেশ্য নামাজের মধ্যে যে নিয়োগ করি আমরা নামাজের মধ্যে নিয়োগ করা ফরজ আমরা জানি নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়োগ করা কিতাবের মধ্যে আনছেন যে নিয়তটা মুখে বলা জরুরি না নিয়ত হলো মনের বিষয় মনে মনে বলবো মনে মনে বলবো আমি জোহরে চার ডাকাত ফরজ এতটুকু বললেই হয়ে যাবে মনে মনে বললাম আমি আসরের চার রাখাত ফরজ নামাজ পড়বো মাগরীবের তিন রাখাত ফরজ নামাজ পড়বো ফজরের দুই রাখাত ফরজ নামাজ পড়বো এসার চার রাখাত ফরজ নামাজ পড়বো এই নিয়ত মনে মনে বললেই হয়ে যাবে মুখে বলা জরুরি না মুখে না বলা ভালো কোনো কোনো ওলামা একরাম বলতেছে যে মুখে না বলাটা ভালো কিন্তু নিয়ত করতে হবে আমি যখন ঘর থেকে বের হলাম নামাজের উদ্দেশ্যে নিয়তই হয়ে গেল আমার আমি নিয়ত করছি যে জুমার নামাজের জন্য বের হচ্ছি মনে মনে নিয়তটা করতেই হবে নিয়ত করা জরুরি ফরজ নিয়ত ছাড়া নামাজ হবে না নিয়ত ছাড়া রোজা হবে না নিয়ত ছাড়া হজ হবে না নিয়ত ছাড়া জাকাত হবে না আদায় হবে না নিয়ত জরুরি নিয়ত করতে হবে এগুলো হলো মূল এবাদত উদ্দেশ্য যেগুলো আল্লাহ তালা আমার কাছে চাইতেছেন কিন্তু মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে থাকতে হলে আমাকে অনেক কাজ করতে হয় যেমন আমাকে খাওয়া খাওয়া দাওয়া করতে হয় পেশা পায়খানা করতে হয় ঘুমাতে হয় এগুলো কোনো মূল এবাদত না এগুলো আমাদের মানবীয় প্রয়োজন কিন্তু যদি আমি এই সমস্ত কাজ যে সমস্ত আমার শরীরের জন্য প্রয়োজন খাওয়া দাওয়া পেশা পায়খানা ঘুম এগুলো আমার শরীরের জন্য প্রয়োজন এগুলোও যদি আমি আবাদতের নিয়তে করি রাসুল রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের তরিকায় যদি করি তাহলে আমার এই সমস্ত মানবীয় কাজও এগুলো এবাদত হয়ে যাবে আমরা জানি এগুলো আমি ঘুমানোর আগে সুন্দর তরিকায় ঘুমালাম ডান দিকে কাত হয়ে ঘুমালাম আল্লাহ বিসমিকে আমত আহিয়া করে ঘুমালাম সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ বার চৌত্রিশ বার করে ঘুমালাম আয়াতুল কুরসি পরে ঘুমালাম কালামা তৈবা পরে ঘুমালাম এরকমভাবে আমি আমল করে ঘুমালাম তাহলে আমার এই ঘুম আর ঘুম থেকে যখন আমি উঠলাম আলহামদুলিল্লাহ আমি দোয়া পড়লাম তাহলে আমার সারা রাত্রের ঘুম আমার এবাদত হয়ে গেল আমার পেশা পায়খানা আমার প্রয়োজন আমি দোয়া দোয়া করে আমি ইস্তেঞ্জাখানে প্রবেশ করলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করলাম আবার ডান পা দিয়ে বের হয়ে গেলাম গোফরানাকা আলহামদুলিল্লাহি আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি আমি দোয়া পড়লাম তাহলে আমার পেশাব পায়খানা আমার প্রয়োজন ছিল কিন্তু আমার এই পেশাব পায়খানা আমার ইবাদত হয়ে গেল খাবার শুরুতে আমি বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ শুরু করলাম আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন মিনাল মুসলিমিন মুফতি মনসুল্লাহ সাহেব বলতেছেন যে মিনাল এই মেন শব্দটা প্রসিদ্ধ হয়ে গেছে দুয়ার মধ্যে আসলে মেন শব্দ মূল কিতাবে নাই আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ ইল্লাযী আতআমানা সাকানা ওয়া জাআলানা মুসলিমিন বলতেছেন যে আসলে মূল দোয়া হলো ওয়া জাআলানা মুসলিমিন মেন শব্দ নাই যাই হোক এই আমার প্রত্যেকটি কাজ প্রতিটি কাজ আমার ডান রাস্তা দিয়ে যাচ্ছি ডান দিকে যাব ডান দিকে গেলাম ডান পাশ দিয়ে চললাম তাহলে এটাও এটাও আমার সব হয়ে গেল যে কোনো কাজ উপর দিকে উঠতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর নিচ দিকে নামতেছি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সমতল ভূমিতে চলতেছি আমার চলাফেরা খাওয়া দাওয়া ঘুমানো পেশাব পায়খানা আমার সব কিছু এবাদত হয়ে যাচ্ছে মূল এবাদত তো আছে নামাজ যাওয়ার জায়গা অন্যান্য যেগুলো মূল এবাদত এগুলো তো আছে আমার মানবীয় প্রয়োজনীয় কাজগুলো এবাদত হয়ে যাচ্ছে নিয়তের কারণে নিয়তের দ্বারা সেজন্যই প্রত্যেকটি নেক আমলের শুরুতে আমার নিয়তকে আমি কি করে নেব যাচাই করে নেব এজন্যই হজরত রসুল করিম সাল্লাহ ফরমাইতেছেন ইন্নামাল আমালু বিন সমস্ত আমলের সব নির্ভর করবে নিয়তের উপর আবার যদি নিয়তকে আমি পাল্টাই দিই তাহলে সোয়াবও নাই যেমন উদাহরণস্বরূপ সুগন্ধির কথা বলেছিলাম কেউ যদি সুগন্ধি ব্যবহার করলো এই নিয়তে যে আমি সুগন্ধি ব্যবহার করলাম বেগানা মহিলাকে আমার দিকে আকৃষ্ট করার জন্য তাহলে একই সুগন্ধি ব্যবহার কারণে ব্যবহার করলাম কিন্তু নিয়তের কারণে সোয়াব না হয়ে গুণা হয়ে গেল আগে আদর ব্যবহার করেছিলাম এক নিয়ত ছিল সুন্নতের নিয়ত ছিল এখন আতর ব্যবহার করলাম সুগন্ধি ব্যবহার করলাম গুনার নিয়ত হয়ে গেল তাহলে নিয়তের কারণে একই সুগন্ধি ব্যবহার করা কিন্তু আগে ছিল সোয়াব এখন হয়ে গেছে গুণা এভাবে অনেক সময় নিয়তের কারণে সোয়াবটা কি হয়ে যায় গুণা হয়ে যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক আতা ফরমান আমিন